তবে আপনারা কবেন হুজুর কট মেরিজ তো করে এটা হলো শুভঙ্করের ফাঁকি এটা পুরাটাই ফাঁকি এটার আইনের কোনো ভিত্তি নাই আপনারা কবেন হুজুর এত কথা বলেন কেমন আমিও কিন্তু বাংলাদেশের একজন মুসলিম মেরিজ রেজিস্টার সেটা নাই বা বললাম আমার ভাইয়েরা কোর্টে যে বিয়ে করায় এটা টোটালি ফাঁকি এটার কোনো ভিত্তি সরিয়েও নাই বাংলাদেশের আইনেও নাই বাংলাদেশের গভর্নমেন্ট কোনো আদালতকে কোনো ম্যাজিস্ট্রেটকে অথবা কোনো উকিলকে এই পারমিশন দেয় নাই যে তুমি বিয়ে করাইবা আমার যুবক ভাইয়েরা মাঝে মধ্যে বাপ মারে হুমকি দেয় অমক মায়ারে বিয়া না করাইলে আমি ময়ূরে জমু নাই বলবো বলবো এরকম হুমকি দেয় না রে না দেখলে আমি ময়রা যাম রে না পাইলে ময়রা যাম সারা দুনিয়ার নারীদেরকে তার সামনে হাজির করেন সে বলবে মানি না ওইটাই চাই আবার কিছু মেয়েরাও কয় অমুকরে চাই নাইলে বাসুম না মেয়েদের আবেগ কম না বেশি আমি এখানে ফতুয়া দিতে আসি নাই ইসলাম খুব সূক্ষ্মভাবে আলোচনা ইসলাম খুব সূক্ষ্ম চিন্তা করে ইসলাম বলেছেন কোনো মেয়ের গার্ডিয়ান না থাকলে বিয়ে শুদ্ধ হবে না আজকের পৃথিবীর পরিবেশবিদেরা মানসিক বিজ্ঞানীরা মনস এই যে কি বলে ব্রেনের চিকিৎসকেরা হার্টের চিকিৎসকেরা শারীরিক চিকিৎসা যারা করেন মানসিক চিকিৎসা যারা করেন তারা বলে দিয়েছেন ইসলাম যেটা বলে সেটাই ঠিক তার কারণ হলো মেয়েদেরকে যদি পারমিশন দেওয়া হতো নিজের মতো করো ইচ্ছা মতো বিয়ে করো তাহলে বুয়া বাড়ির মায়া রিক্সাওয়ালারে বিয়ে করার সম্ভাবনা আছে না না এটা বৈজ্ঞানিক সত্য কথা ইসলাম বলেছে নারীরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন না কেন পারবেন না কারণ মেয়েদের একটা বয়স আছে আবেগে ভরা বুয়া বাড়ির মায়া চৌধুরী বাড়ির মায়া রিক্সাওয়ালারে সিএনজিওয়ালারে পছন্দ করে বাইক যায় এজন্য ইসলাম এখানে নিরাপত্তা দিয়েছে না এখানে বাপ মার একটা কি আছে ওপেনিয়ন কারণ বাপ মা বুঝে তার ভবিষ্যৎ কোনটা ভালো হবে সোমান আল্লাহ আসে না ইসলামের ভেতরে বিয়েতে একটা কথা আছে কুফু কুফু মানে সমতা কুফু মানে কি অর্থাৎ বুয়া বাড়ি আর ফকের বাড়ি কিন্তু বিয়া হইলে ভবিষ্যতে খোটা ফোটা দেওয়ার দরকার সম্ভাবনা আছে না নাই এই জন্য বিয়ে হইতে হবে সমানে সমানে কিন্তু মেয়েটা সিএনজি দিয়া সময় কলেজে যায় একেবারে কালো একটা সিএনজির ড্রাইভার কালো হওয়া কিন্তু দোষের কিছু না আমি আমার বাস্তব জীবনের কথা বলছি হোমনা থেকে একটা ছেলে এত কালো এত সিকনা একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসছে বিয়ে করা যাবে আমি যে আমার অফিস অফিসের পাশে নিয়ে আসছে ওখানে কাজী অফিস আমি সেখানে হাজির হয়েছি প্রায় আট বছর নয় বছর আগের কথা ছেলের সাথে ছেলের বাপও আছে কোর্ট ম্যারিজ হবে কি ম্যারিজ কোর্ট ম্যারিজ আজকে এই পয়েন্টটা দিয়ে দিয়ে যাই কোর্ট ম্যারেজ তোমরা যারা রেকর্ড করছো এটা একেবারে এইভাবে দিবা পৃথিবীতে বাংলাদেশের আইনে পৃথিবী নয় বাংলাদেশের আইনে কোর্ট ম্যারিজ বলতে কোনো ম্যারিজ নাই বাংলাদেশের আইনে পারিবারিক আইনে কোর্টের কোনো এখতিয়ার নাই বিয়া পড়াবার ম্যাজিস্ট্রেটের কোনো এখতিয়ার নাই বিয়া পড়াবার এমনকি উকিলদের কোনো এখতিয়ার নাই বিয়া পড়াবার বিয়ে পড়াবে শুধুমাত্র মোল্লারা আর রেস্টি করবে কাজীরা কথা বুঝেন নাই কথা বুঝেন নাই কোর্টের কোনো এখতিয়ার তবে আপনারা কবেন হুজুর কট মেরিজ তো করে এটা হলো শুভঙ্করের ফাঁকি এটা পুরাটাই ফাঁকি এটার আইনের কোনো ভিত্তি নাই আপনারা কবেন হুজুর এত কথা বলেন কেমন আমিও কিন্তু বাংলাদেশের একজন মুসলিম মেরিজ রেজিস্টার সেটা নাই বা বললাম আমার ভাইয়েরা কোর্টে যে বিয়ে করায় এটা টোটালি ফাঁকি এটার কোনো ভিত্তি সরিয়েতেও নাই বাংলাদেশের আইনেও নাই বাংলাদেশের গভর্নমেন্ট কোনো আদালতকে কোনো ম্যাজিস্ট্রেটকে অথবা কোনো উকিলকে এই পারমিশন দেয় নাই যে তুমি বিয়ে করাইবা হ্যাঁ তাহলে তারা কি করে তারা একটা হলকনামা দেয় এই হলকনামার অবস্থা হলো একটা কাগজের মধ্যে লিখে দেয় পোলার নাম অমক মায়ের নাম অমক মেয়ে এবার তার বক্তব্যের মধ্যে লেখে আমার নাম জরিনা বেগম আমার বাপের নাম অমক অমক মিয়া আমার মার নাম অমক আমার বয়স এত আমি সাবালক নিজের বুঝ নিজে বুঝি আমি কয়দিন আগে ওই ওই অমক সিএনজি ড্রাইভার অমুকের ভালোবাসছিলাম তারে না ফাইলে আমি মইরা যাবো আদালত পারমিশন দেন আমি যেন তারে বিয়ে করে সুখী হই আসলে সুখী হয় না কয়দিন পরে বদনা দিয়া বাড়াবাড়ি মারামারি করে বাতের প্লেট দিয়ে মারামারি করে এক এক একটা বিয়েও এই পৃথিবীতে সুখী নাই যারা ভাগ্য বিয়ে করে আপনি কালকে জরিপ করে বদনা দিয়ে ঢিল মারে বাতের প্লেট দিয়ে ঢিল মারে কেন মারে কারণ এখানে আল্লাহ রহমত নাই আল্লাহ রহমত আসবে তখন ঝাড়ু দিয়ে পিড়ে ঠিক বলছে তো স্যান্ডেল দিয়েও পিড়ে একটা আরেকটা রে এরকম নাই তাহলে ভালোবাসা গেছে কই চলি গেছে যখন ভালোবাসছে হলক নামাই লেখস কিচ্ছু চাই না তোমার যদি পাই গাছতলায় জীবনটা কাটায় দেব বাস্তবতা বড় কঠিন বোনেরা বাস্তবতা বড় কঠিন একজন কবি বলেছেন অভাব যখন দরজা দিয়া উকি মারে ভালোবাসা তখন জানালা দিয়া পালায়া যায় বাস্তব জীবন বড়ই কঠিন বড়ই কঠিন ভাগ্যা বিয়া করো না নিজে নিজে বিয়ে করো না এই বিয়ে কিন্তু শুদ্ধ হবে না তাহলে প্রথমে বললাম এই যে কোড ম্যারিজ এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি বিয়ে পড়াবে কে আর কাবিন রেজিস্ট্রি করবে মুসলিম মেরিজ রেজিস্টার ওনারা এটা রেজিস্ট্রি করে দিবেন এছাড়া বিয়ে শুদ্ধ হবে না আর কোর্টে যেটা করে এটা একটা হলকনামা দিয়া এরপরে একটা ফাঁকি আপনাদেরকে দেয় আর কি এরপরে লোকেরা ভয় পায় যায় কারি বাপরে কোর্টে যে বিয়ে হয়েছে শক্ত হইছে আসলে মূল বলতে কিছুই কথাটা কেন বললাম আমার ভাইয়েরা কোন মেয়ে একক সিদ্ধান্তে বিয়ে করলে বিয়া শুদ্ধ হবে না ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা হবে শরীয়তের হুকুমে ওই বাচ্চা কাচ্চা বৈধ না অবৈধ আর আসতে এরকম কাজ আমাদের দেশে করে কি করে না তো ওই ঘটনা বলছিলাম মেয়েটা সুন্দর অনেক সুন্দরী মেয়ে ছাত্র জীবনের কথা বলছি তো এখন যে কাজে বিয়ে পড়াবেন আমি তাকে বললাম রাখো আমার কথা আছে ছেলেরে জিজ্ঞেস করলাম তোমার চেহারা সরত তো ভালো না তুমি কি করো হুজুর সিএনজি চালাই আমি কই কোন টাইপের বিড়ি খাও কয় হুজুর বিড়ি খাই না আমি গুলিপ সিগারেট খাই আমি বললাম আমি যেভাবে কথা বলি আমি বললাম ভাইরে তোর গায়ের কালার আর মায়ের গায়ের কালার তো মিলে না ক হুজুর ফ্যাম করে আইছি কি করে আসছি বিশ্বাস করেন মিথ্যা বলছি আমি দুইটা ছবি রেখে দিছিলাম পাসপোর্ট সাহেবের এখনো খুঁজলে আমার অফিসে পাওয়া যাবে ছবিগুলা এই দুইটারে পরে আমি বললাম এই মেয়ে তোমার বাপ মা কোথায় মেয়ে কয় বাপ মা বাড়িতে তো তুমি আসছো কেন কয় আমি ওনারা ছাড়া বাঁচবো না আমি যেহেতু আদালত নই বিচার নই ছাত্র জীবনের কথা আমি তখন হাসি দিয়ে বলছিলাম ও যুবক তুমি তো সিএনজি চালাও মেয়ের সামনে বলে দেই এত সুন্দর মেয়ে তোমার সাথে চলে আসছে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম আমি তো গায়ব জানি না এই মেয়ে তিন মাস পরে তোমার ফালায় আবার ফুটটুস হয়ে যাব ঠিকই চার পাঁচ মাস পরে ও আইছে আসার পরে আমারে খুঁজতাস একজন আইসা হুজুর আপনার একজন খুঁজে আমি বললাম আসতে বলো আমার অফিসে আসছে কান দেয়ার কয় হুজুর আমার জীবনে যা আছে সব লয়ে তাই বাগি গেছে কথাগুলি তো হাসলেন এই ঘটনা আমাদের এই বাংলাদেশে ঘটে না কম ঘটে না বেশি ঘটে একটাই কারণ আখেরাতের চিন্তা আমাদের মধ্যে নাই মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে নাই আমার যুবক ভাইয়েরা